ওকে আজকে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনি ফেসবুক গ্রুপ তৈরি করবেন এবং গ্রুপ তৈরি করেও কিন্তু আর্ন করা যায় এটা জানেন কি না জানি না গ্রুপ তৈরি করে শুধু মার্কেট প্রাইসে কাজ করবেন এরকম না আপনি চাইলে লোকালি অনেক রিসপন্স আসে এখান থেকেও কিন্তু আর্নিং করতে পারেন আপনি যদি ফাইবার বাংলাদেশ ফাইবার গ্রুপে যান বা ফাইবার বাংলাদেশ অথবা ফাইবার যেখানে যান না কেন আমি একটু দেখাই বড় বড় গ্রুপ দেখি এই গ্রুপটাতে ফাইবার বাংলাদেশ ওকে দেখি এখানে কোনো সিস্টেম চলতেছে কিনা ওকে দেখেন এখানে মোটামুটি তিন লাখ গ্রুপ এটা ফাইবার বাংলাদেশের এখানে দেখেন তারা কিভাবে আর্ন করে এখানে ফিউচার দিয়ে রাখছে ওকে এই ফিউচারটা দিয়ে রাখছে এখানে বলতেছে আপনার কাছে যদি কোনো ফোন ফোন আসে এবং বলা হয় যে পিওনার বাংলাদেশ থেকে কল করা হয়েছে তাহলে ঘাবড়াবার কারণ নেই। বর্তমানে দুইটি নাম্বারে ওকে সার্ভে কলগুলো করা হচ্ছে। বেশ কিছু প্রশ্ন করতে। এটা এখানে তারা নিজস্ব কিছু পোস্ট দিয়ে থাকে। আর তারা অনেকে আছে যারা এখানে এ এক ই করে থাকে আর কি বলে যে আপনার একটা পোস্ট আমি এখানে দিয়ে রাখবো। আপনি আমাকে এত টাকা দিবেন বা এত টাকা দিবেন। এটার বলা হয় রিসপন্সার ওকে? এখানে অনেকে আছে দাঁড়ানো এখানে হচ্ছে না এরকম আমি আরেকটা গ্রুপে যাই। ফাইবার যে দেখেন এখানে চলতেছে এগুলা ফিউচারে দিয়ে রাখছে দেখেন five five Fiverr five star review available এই যে একটা রিভিউ সেল করতেছে এখানে দেখেন তারা কিন্তু এখানে বিজনেস করতেছে আপনি কাজ শিখে মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না হতাশ হওয়ার কারণ কোনো কারণ নেই আমরা এখানে দিচ্ছি বায়ার রিভিউ কেন দরকার এটা লেখছে এখানে দেখেন ওরা কিন্তু এগুলো রিসপন্সার দিয়ে রাখছে ঠিক আছে এগুলো কিন্তু বিভিন্ন মানুষ দেখেন ফাইবার রিভিউ বাংলাদেশ এই যে দেখছেন ওরা নিজস্ব এখানে ফিউচার দিয়ে রাখছে তো এখানে রিভিউ সেল করতেছে এটা একটা গ্রুপ ঠিক আছে এখানে একটা গ্রুপ করে নিছে গ্রুপ করে ওদের কাছ থেকে মূলত যাই কিছু কমিশন হয় এখানে দেখেন প্রতিটা রিভিউ কত বেচতেছে ছয়শো আশি টাকা হয়তো এখানে তারা কিছু তাদেরকে দিতেছে বিদায় এখানে শো করতেছে এখানে দেখেন প্রায় এক এক লাখ সাতষট্টি হাজার মানুষ কিন্তু এই গ্রুপে আছে বুঝতেছেন ব্যাপারটা আবার আপনাদের সব সময় বলা হয়েছে আপনারা যে কোনো বিষয়ে কোনো ডিল করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন এখানে মূলত একটা বিজনেস চলতেছে দেখছেন এখানে রিভিউ বিজনেস চলতেছে কেউ কেউ আছে কারো প্রমোশন বা এই যে দেখেন গিক ইমপ্রেশন কিলিক ও আল্লাহ এগুলো বিক্রি হইতেছে বুঝতেছেন ব্যাপারটা গিক মার্কেটিং কথিত গিক ফেভারেট অ্যাক্সেস ক্লিক করে গিকের ই করতে হবে মানে গিকের এখন নতুন সিস্টেম করছে ওগুলা করে মানুষ র্যাঙ্কিংয়ে চলে যাইতেছে তো এই হচ্ছে কাহিনী তো এখানে দেখেন তারা কিন্তু বিজনেস শুরু করে দিচ্ছে তো আপনার গ্রুপে যখন কেউ আসবে আইসার যদি বলে যে আপনার গ্রুপে এক লাখ বা দুই লাখ মানুষ হয়েছে এখন যদি আপনি আপনাকে যদি বলে যে আমার একটা পোস্ট তুমি ফেভার মানে ফিউচারে রাইকে দাও আপনি কি দিবেন এমনি এমনি দিবেন দিবেন না কারণ হচ্ছে তার কাছে হয়তো কিছু নেবেন হয়তো আপনাকে বলবে যে আমাকে আপনাকে এত টাকা দিব আপনি আমার একটাই করেন আর যদি দেখেন যে এখানে পেড গ্রুপ করে ফেলেন যেমন অনেকে আছে বাইসেল গ্রুপ বাইসেল গ্রুপগুলোতে দেখবেন যে পোস্ট করতে দেয় না ডাইরেক্টলি ইউএসএ এটা ইউএসএ করেছে ধরেন এখানে অনেকগুলো গ্রুপ পাবেন আপনি buy sell group in USA okay আমি একটু রিপ্লেস করি গ্রুপ ওকে গ্রুপে যাই আমি ধরেন অনেক গ্রুপ আছে চার লাখ পাঁচ লাখ মানুষের এই যে এগুলো গ্রুপে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না কারণ এখানে মেম্বার বেশি তারা এখন এটা প্রাইভেট করে নিছে পারছেন ব্যাপারটা এটা প্রাইভেট করে নিছে এখানে সবাই পোস্ট করতে মানে পোস্ট করতে দিবে না এখন এখানে যদি আপনাকে পোস্ট করতে হয় আপনার এখানে এত মানুষ আছে আপনাকে কিন্তু অবশ্যই কী করতে হবে দেখেন এখানে কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল না ঠিক আছে এখানে যারা পোস্ট করতেছে তারা মূলত ওই দেশেরই লোক বা আমেরিকা বাংলাদেশেরও আছে কিন্তু সেটা টাকাতে করতে হবে এখানে যে গ্রুপগুলোতে আছে কিছু কিছু গ্রুপ পাবেন এরকম পেড গ্রুপ যেটার মাধ্যমে আপনাকে টাকা দিয়ে ওই গ্রুপগুলোতে পোস্ট করতে হবে তো এরকম সিস্টেমও চালু হয়ে গেছে এখানে আপনি চাইলে এরকম করেও বিজনেস করতে পারেন তো এখানে শুধু যে আপনার বিজনেসের জন্য করবেন এরকম না আপনার নিজের যদি একটা পেজ থাকে ধরেন আপনার একটা পেজ আছে বিজনেস রিলেটেড অথবা হতে পারে ধরেন এডুকেশন এডুকেশনাল যদি কোনো কিছু থাকে ধরেন আপনার পেজের ভিতরে তো আর কখনো ডিসকাস করার অপশন নাই আপনাকে বুঝতে হবে একটা পেজে যখন আমরা যাব ধরেন আমরা একটা পেজে যাই আমাদের একটা পেজে যাই পেজে কিন্তু কোনো জায়গায় ডিসকাস করার অপশন নাই তো আপনি ডিসকাস করবেন কেমনে মেসেঞ্জারে করবেন মেসেঞ্জারে করা কিন্তু আসলে টাফ প্রতিনিয়ত এস এম এস আসবে আর যখন এক আপনার পেজ ফলোয়ার যখন দেখা যাবে লাখ সারায় যাবে তখন কিন্তু আপনার মেসেঞ্জারে ডিসকাস করার কিন্তু অপশন এত বড় পাওয়া আসলে টাফ হয়ে যাবে আপনাদের জন্য। খুব করাও যাবে না এতগুলো। তো আপনাদের আপনারা কীভাবে করেন? যখন একটা পেজ করবেন তখন তো আর এভাবে করা যাবে না, তাই না? তখন তো একটা ডিসকাস করার একটা জায়গা থাকতে হবে। তো ওইখানে সবাই পোস্ট করবে, তাদের প্রবলেমগুলো দেখাবে। ওই প্রবলেমগুলো আপনি দেখে, দেখে সলভ করে দিবেন বা আপনার টিমরা সলভ করে দিবে। ডিসকাস করার জন্য একটা ই লাগে, পেজ লাগে। তো পেজটা আমরা কীভাবে মানে গ্রুপটা কিভাবে খুলতে পারি সেটাই আমরা এখন দেখব তো আমরা চলে যাব গ্রুপে আপনারা দেখেন সবাই এখানে চলে আসতে পারেন অথবা যদি না আসতে পারেন তাহলে আপনি লিখবেন হচ্ছে Facebook dot com groups slash group এটা লিখলেই আপনি গ্রুপের এখানে চলে আসবেন ওকে তো দেখেন গ্রুপে আমি আমার হোম পেজ থেকেও কিন্তু আমি আসতে পারি কারো কারো এই জায়গায় থাকবে গ্রুপ কেট কারো এই জায়গায় থাকবে আমারটা আছে হচ্ছে এই জায়গায় গ্রুপ লেখা ওকে আমি গ্রুপে ক্লিক করলাম ক্লিক করার পর এবার আমি যেটা করব এখান থেকে এখান থেকে দেখেন ক্রিয়েট এ নিউ গ্রুপ নামের একটা অপশন আছে তো এই আমরা এখানে ক্রিয়েট করব নতুন একটা গ্রুপ তৈরি করব ওকে তো আমি যেহেতু চাচ্ছি যে আমি একটা বিজনেস করব যেহেতু আমার এখানে সব রিলেটেড হতে পারে অথবা বাইসেল যেহেতু আমার পেজ আছে বাইসেল রিলেটেড কারণ হচ্ছে আমি চাচ্ছি যে বাইসেলের প্রোডাক্টগুলো এখানে যেন মানুষ শো আমার প্রোডাক্টগুলো যেন আমি শো করতে পারি ঠিক আছে যেমন এখানে আমার কয়েকটা পেজ আছে আমি আপনাদেরকে দেখাই যদি আমার আপনার যদি কোনো পণ্য থাকে তাহলে আপনি কিন্তু এইভাবে মার্কেটিংটা করতে পারেন ধরেন আপনার পণ্য ওইখানে সেল করলেন মানুষ আসলো ঠিক আছে আপনার গ্রুপে জয়েন হলো এখান থেকে কিন্তু আপনি বিজনেস লাভ করতে পারেন তো আমি ধরেন এটার জন্য এই পেজের জন্য আমি একটা গ্রুপ তৈরি করব ঠিক আছে আপনি চাইলে এখান থেকেও কিন্তু গ্রুপ তৈরি করা যায় মেবি দেখি হ্যাঁ ক্রিয়েটিভ লিঙ্কিং এখান থেকে আমরা গ্রুপটা তৈরি করতে পারবো বা লিঙ্কিং করে নিতে পারবো সেম কথা একই কথা এটা এই পেজের আন্ডারে চলে যাবে ঠিক আছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এটা আমাদের লাগতেছে না এখানে আমি যেহেতু এখান থেকে ওপেন করছি দুই জায়গা থেকে করলেই হলো তো আপনি নাম দেবেন আমার নাম হচ্ছে গ্রুপের নাম দিয়ে দেবো হচ্ছে ফ্যাশন তাহলে আমি যদি ফ্যাশন দিই তাহলে আমার কিন্তু এটা হচ্ছে এই পেজের জন্য হয়ে গেল তো আমি চাচ্ছি বাইসেল গ্রুপ সরি গুরু গ্রুপ বাইসেল গ্রুপ ওকে শুধু আমি বাইসেল গ্রুপ দিয়ে দিলাম এখানে আমরা দিব কি এটা হচ্ছে আপনার গ্রুপের নাম আপনি যা খুশি দিতে পারেন আপনার মনের মতো করে আপনি যে রিলেটেড গ্রুপ করবেন সেই রিলেটেড আপনি দিয়ে নিতে পারেন আর না চাইলে আপনার মনে যেটা চায় সেটাই দিয়ে নেবেন তো আমার যেহেতু আমার বিজনেস হচ্ছে ফ্যাশন রিলেটেড আমি এটার নামে কিন্তু গ্রুপ তৈরি করতে পারি যেহেতু আমাদের পেজটা বড় না এটা আমি এখান থেকে করে নিতে পারবো ঠিক আছে তো লিঙ্ক আপ ওয়ে থাকবে আমি চাচ্ছি না এখান থেকে করব আমি চাচ্ছি না এখান থেকে হবে তো আমি চাচ্ছি আলাদা একটা গ্রুপ করব ওইখানে যেন আমি বিজনেস করতে পারি এবং সবাই যেন বিজনেস করতে পারে তো আমি এখানে আসলাম বাইসেল অ্যান্ড গ্রুপ আমি এখানে দিয়ে দিলাম বাইসেল গ্রুপ আমি এখান থেকে চুজ দ্য প্রাইভেসি তো এখান থেকে প্রাইভেসির এটার অর্থ হচ্ছে আপনার গ্রুপটা কি প্রাইভেট থাকবে না পাবলিক থাকবে যদি আপনার নিজস্ব কোম্পানি হয় ধরেন আমি এটার নামে গ্রুপ করব তাহলে যদি ফ্যাশন আইডিয়া দেওয়া যদি আমি খুলতাম তাহলে কিন্তু এটা আমি প্রাইভেট গ্রুপ দিতাম এখানে শুধু আমার স্টুডেন্টরা বা আমার যে মানে ইরা থাকবে কাস্টমারটা থাকবে তারাই শুধু থাকবে অন্য কেউ আসতে পারবে না যারা আমার কাস্টমার হবে তাদেরকে আমি এই গ্রুপে অ্যাড করে দেবো তো এরকম যদি হয় তাহলে আপনাকে প্রাইভেট করতে হবে আর যদি মনে করেন সবাই এখানে বিজনেস করবে তাহলে আপনাকে অবশ্যই পাবলিক গ্রুপটা সিলেক্ট করতে হবে আমি পাবলিকটা সিলেক্ট করলাম যেহেতু এটা পাবলিক হবে বাইসেল গ্রুপ তো এখান থেকে বলতেছি invite your friend optional okay আপনি চাইলে এটা ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারেন এটা অপশনাল যদিও এটা কোনো নাকলও হয় তো আমি দিয়ে দিলাম আপাতত ধরেন আমার একটা আমার নাম দিয়ে দিলাম তারপরে ধরেন আমি দিয়ে দিলাম নিশুতি শক্তি তারপরে দিয়ে দিলাম নীল আকাশ মোটামুটি আপনি অনেকগুলো কিন্তু করে নিতে পারেন তো আমি আপাতত দিয়ে নিতেছি যারা যারা আইতেছে দেখে নই ওকে লামিয়া যদিও এগুলার আমি চিনি না তো দিয়ে নিলাম মোটামুটি এবার আমি দিয়ে এবার যেটা করব আমি এখান থেকে ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করব ক্রিয়েট এ গ্রুপ আমি ক্লিক করলাম তো আমাদের কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেল দেখেন আমাদের কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেল মোটামুটি ঠিক আছে তো এবার আমরা যেটা করব এখান থেকে আমরা এখান থেকে আমাদের এখানে আমরা চাইলে এই ব্যানারটাও রাখতে পারেন আপনি চাইলে এরকম মানে রেডিমেড ব্যানার আপনি তৈরি করে নিতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু এগুলা কিন্তু লঘু না এটা কিন্তু ব্যানার আপনাদেরকে বুঝতে হবে এই যেখানে দেখা যাইতেছে এগুলা কিন্তু ব্যানার ব্যানার ঠিক আছে লঘু না আপনি যদি এই গ্রুপে যান ধরেন এ রামাদান মেবি লেখা এখানে একটু একটু ই করি হ্যাঁ রামাদান মোবারক ওকে ফাইবার রামাদান মোবারক এখানে যেটা দিচ্ছে ওইখানেই কিন্তু লঘুর মতো দেখা যাইতেছে তো আপনাকে যেটা করতে হবে এরকম একটা ব্যানার তৈরি করতে হবে যেহেতু আমি এখানে বাইসেল নিয়ে করতেছি আপনি চাইলে ব্যানার বানাইতে পারেন নাও বানাইতে পারেন এরকম রাখলে সমস্যা নাই তো আপনি যদি বানাইতে চান তাহলে চলে যাবেন হচ্ছে ক্যানভাতে ক্যানভাতে ক্যানভাতে চলে আসলাম আমি এখান থেকে আপনি দিবেন হচ্ছে একটা সাইজ সিলেক্ট করবেন এখন সাইজটা আমি গুগলে সার্চ করব করবেন এখানে লিখবেন Facebook Facebook group group group Facebook group cover okay দেখি গ্রুপ কভার আছে কিনা ওকে ফেসবুক কভার দিলেই হয়ে যায় no problem cover Facebook cover okay ফেসবুকের পেজ আর কভার একই একই সিস্টেম আর আপনি যদি চান সাইজ নিয়ে নিতে পারেন যে এখানে লিখতে পারেন Facebook group group cover cover size okay এটা লিখলে কিন্তু আপনি এখান থেকে সাইজটা পেয়ে যাবেন তো আমি ইমেজে যাই আমার যদি এটা ইয়েতে এরকম আসতেছে এখানে দেখেন ষোলোশো চল্লিশ বাই হচ্ছে আটশো ছাপ্পান্ন তো এখানে সেম দেখছেন তার মানে হচ্ছে এটা সেম প্রাই এটা হচ্ছে যে ষোলোশো আটশোই দেখছেন বিষয়টা বুঝতে পারছেন ফেসবুক গ্রুপ কভার ফটো দেওয়াই আছে এখানে একটু ভালো করে দেখেন আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি চাচ্ছি না এরকম কোনো কিছু করতে তো আমি চাচ্ছি এখানে একটা রেডিমেড দিতে ধরেন আমি একটা রেডিমেড তৈরি করি দেখি কীরকম ভালো লাগে আমার এটা হচ্ছে বাইসেল না তো আমি এখানে দেখি বাইসেল বাইসেল বাইসেল ওকে বাইসেল কোনো ভালো একটা টেমপ্লেট পাই কিনা এখানে রেডিমেড টেম্পলেট থাকে অনেক যেটার মাধ্যমে আপনি নিজে বেশি কষ্ট না করে আপনি নিজেই তৈরি করে নিতে পারেন আর চাইলে প্রথম থেকে তৈরি করতে ভালোই সময় লাগে তো এখানে অনেক টেম্পলেট দেখতেছি আমি শপিং রিলেটেড টেমপ্লেট লাগবে আমার শপিং এই টেমপ্লেটটা অস্থির একটা টেমপ্লেট দেখি এটা ইউজ করা যায় কিনা ওকে এটা আমি এখান থেকে নিয়ে নিলাম এই ট্যাম্পলেটটা খারাপ না একদম প্রফেশনাল ট্যাম্পলেট এখন দেখি আরেকটা টেক্স নেওয়া যায় কিনা কোনো জায়গা থেকে এই টেক্সটা আমি নেই কে এখানে দেখছেন কি দিয়ে কী করছে একটা নামের ভিতরে কিন্তু ছবি দিছে ওকে তো অনেক সুন্দর হয়েছে কিন্তু একটা ইমেজের এখানে দিয়ে দিছে তো আমরা কিন্তু এরকম এটা তৈরি করতে পারি ঠিক আছে এটা কিন্তু ব্যাপার না তো আমি ওটা চাচ্ছি না আপাতত buy sell buy sell sorry sell আমি কি নামে দিলাম buy sell okay buy sell group sell group buy sell group buy sell groups in yes okay মোটামুটি একটা দিলাম আপাতত এটা কিছু না শপিং না স্বপ্ন না এখানে আমি একটা দিয়ে দিলাম যেরকম আছে শুধু নামটা পরিবর্তন করে দিলাম তো আমাদের এরকম একটা ব্যানার তৈরি হয়ে গেল আমি যেটা করব এখানে রেডিমেড আপাতত একটা ডাউনলোড করে নিই ঠিক আছে ডাউনলোড করে নিই তো আমি ডাউনলোড করে ফেললাম ক্যানভাতে এসে তো এবার আমি আমার কভারটা এখানে দিয়ে দিব আমাদের গ্রুপের এখানে দিয়ে দিব ওকে ডাউনলোড হচ্ছে তো আমি দেখেন এখানে লেখা আছে ইডিট ইডিট এখানে ইডিটে ক্লিক করব ক্লিক করে আপলোড এখানে দেখছেন অ্যাড এ গ্রুপ অ্যাপ্লিকেশন তো আমি এখানে আপলোড করে দিই আপলোড এখানে অনেক জিনিস আছে ঠিক আছে এখানে অনেক জিনিস আছে এগুলা ওকে আমি এখান থেকে আমি গ্রুপটার ইমেজটা দিয়ে দিলাম দেখি সাইজটা হয় কিনা আমাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না তারপরে দেখি কি হয় ওকে এটুক থাকলে এনাফ আমি সেভ করে ফেলি সেভ তো আর একটু ছোটো হলে বেটার হইতো না দেখি ইমেজটা ছোটো করা যায় কিনা ওকে না না না এইটুক ছোটো করি আমি যেহেতু এটা এটা আমাদের লাগতেছে ওকে হ্যাঁ? এটা এটা একটু ছোট করে দিই ঠিক আছে এটা ছোট করে দিলেও বেটার হবে সমস্যা নাই এটা ছোট করে দেই তার আগে হ্যাঁ। এগারোটা তো আমি এখানে এটা এটা একটু উপরে তুলে দিই দেন এটা ছোটো করে দিই ওকে আর অফটা নিচে দিয়ে দিই ওকে এটা হয়ে গেছে এটাও আমি ছোটো করে দিই দেখি আর একটু ছোটো করে দেয় কিনা ওকে এবার আমি এখানে ডাউনলোড করে দেখি এবার হয় কিনা ডাউনলোড আই থিঙ্ক এবার হবে তো এখানে ডাউনলোড হচ্ছে আমি এবার গ্রুপে যাই গ্রুপে যায় ডাউনলোড শেষ হোক ঠিক আছে এটাও খারাপ না চলবো আপাতত তো ওকে ইমেজ অনেক বড় যদিও তো আমি এখান থেকে দ্বিতীয় নাম্বারটা নিলাম এবার দেখি হয় কিনা ওকে এবার ঠিক আছে তো এবার আমি সেভ করে ফেলি এবার দেখছেন পারফেক্ট লাগতেছে কিন্তু buy sell group in USA UK কানাডাতে শপিং নাও কত পার্সেন্ট ডিসকাউন্ট তো ফিফটি পার্সেন্ট অফ মানে ডিসকাউন্ট আর কি তো দেখেন আমাদের মোটামুটি কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেছে এখানে দেখেন লেখা আছে ফিউচার ওই যে আমরা যে দেখছিলাম ফিউচারে কিভাবে তারা প্রোডাক্টগুলো অ্যাড করে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি তো এই যে ধরেন আমরা গেছিলাম হচ্ছে Bangladesh group maybe Bangladesh Fiverr group ওইখানে গেছিলাম আপনাদেরকে দেখাইছিলাম ফিউচারটা এখানে যদি আপনি প্রোডাক্টগুলো অ্যাড করতে চান ফিউচারে অ্যাডে এখানে ক্লিক করবেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি এখান থেকে ই করতে পারেন লিস্টিং করতে পারেন ধরেন এখানে আপনি একটা পোস্ট করছেন সে পোস্টটা এখান থেকে পিন করে দিলে এখানে চলে আসবে ঠিক আছে একটা পোস্ট করছেন ওই পোস্টটা এখানে পিন করে দিতে পারবেন তো এটা আমি পরে দেখাবো সমস্যা নাই তো আপাতত এখানেই থাক ঠিক আছে ইভেন্ট আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন যে অমুক তারিখে আমি একটা মিটিং করতে চাচ্ছি বা ই করতে চাচ্ছি তো ওইখানে আসবে এটা এত কিছু আমাদের দরকার নেই আপাতত ঠিক আছে আমাদের দরকার হচ্ছে আমরা পেজটাকে কভার তৈরি করছি সেট আপ করবো বাকি সেটিংগুলো আমি করে দেখি তো আমি দেখি সেটিংসটা কোন জায়গায় আছে আমি নিচের দিকে আসি নিচের দিকে এখানে দেখেন গ্রুপ দ্য সেটিংস নামের অপশন আছে তো আপনি এখানে চলে আসবেন গ্রুপ নামের সেটিংস এটা হচ্ছে আমাদের set up the group okay তো এখানে দেখেন আমাদের নাম দেওয়া আছে এই গ্রুপ থেকে আপনি কি কি করবেন ধরেন আপনি চাচ্ছেন যে আমি এই গ্রুপ থেকে যে কোনো প্রোডাক্ট বিক্রি করব তাহলে সেখানে আপনি একটা ডেসক্রিপশন দিবেন আমি একটা ডেসক্রিপশন দিই তো আমি এখানে লিখব আমাদের এখানে উন্নত মানের সব ধরনের প্রোডাক্ট পাবেন সাশ্রয় মূল্যে তো এমনি একটা দিয়ে দিলাম ডিসক্রিপশন দেওয়া দরকার যদি আমি এগুলো সম্পর্কে তেমন আইডিয়া নাই শপিং সম্পর্কে ওকে তো আমাদের এখানে উন্নত মানের সব ধরনের প্রোডাক্ট পাবেন সাশ্রয় মূল্য ওকে তো এটা এমনি দিয়ে দিলাম ডিসক্রিপশন আপনারা আরও ভালো করে লিখতে পারবেন একটা ডিসক্রিপশন দিলাম এবার দেখেন আমি কিন্তু এখানে সব কিছু চেঞ্জ করতে পারবো ওকে দেখেন এখানে লেখা আছে কি প্রাইভেট গ্রুপটা কি আপনি পাবলিক করবেন না প্রাইভেট করবেন এটাও কিন্তু এখান থেকে আবার কাস্টমাইজেশন করতে নিতে পারবেন তো হাইট গ্রুপ আপনি কি গ্রুপটা হাইট রাখবেন না ওকে আমাদের এটা ভিজিট থাকবে সবসময় যে কেউ এখান থেকে ভিজিট করতে পারবে দেখতে পারবে তো লোকেশন লোকেশনটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন লোকেশনটা আমি দিয়ে দিই তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টাঙ্গাইল ওকে টাঙ্গাইলে দেখি আসে কিনা টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল বপুর ওয়াপুর বপুর বেলেস ইন্ডিয়া দরকার নাই এটা আমার আপাতত ঢাকা দিয়ে রাখি ঠিক আছে ঢাকা সিটি তাহলে তো টাঙ্গাইল আসা কথা টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল ওকে সিটি আসতেছে টাঙ্গাইল আসতেছে না হ্যাঁ, ঢাকা দিয়ে দিই ঢাকা ঢাকা ডিভিশন ওকে ঢাকার লোকেশনটা আমি এখান থেকে সেভ করে দিলাম ঠিক আছে তো এখানে আমাদের মোটামুটি প্রথমটা হয়ে গেছে আর এটা আপনি সিলেক্ট না করলেও চলবে এটা এটা হচ্ছে আপনি যে যে জায়গায় আপনি ই করতে চাচ্ছেন এটা ফুল বাংলাদেশ দিতে পারেন বাংলাদেশ দিয়ে দেন বাংলাদেশ বাংলাদেশ কয়েকটা কান্ট্রি দিতে পারেন ইউএসএ ইউনাইটেড স্টেটস সেই সেই গ্রুপগুলোতে এই গ্রুপটা ভালো কাজ করবে আর কি এটা অনেকে আছে অনেক রকম কথা বলে এটা কিন্তু মূলত এটা তো এখানে ইউএসএ দিলাম ইউকে দিয়ে দেই UK UK Canada okay Canada আপাতত এই কয়টা দিয়ে দিলাম লোকেশন ঠিক আছে তো এটা হয়ে গেল এবার কাস্টম গ্রুপ আমি এখান থেকে আমাদের গ্রুপের লিঙ্কটা কিন্তু পরিবর্তন করতে পারি ধরেন এখানে গ্রুপের লিঙ্কটা আছে এখান থেকে আপনি একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে দিতে পারেন ধরেন এই গ্রুপের লিঙ্কটা আপনি কাস্টমাইজেশন করতে পারেন যেমন আমরা ওই যে গ্রুপ মানে পেজের ভিতরে যে উইজার নেমটা চেঞ্জ করি সেরকম কিছু একটা তো এটা দিয়ে নেবেন এখনই দেওয়া উত্তম হবে না এরকমই থাক আপাতত যখন বড় হবে তখন দিয়ে নেবেন গ্রুপের গ্রুপটা যে আপনি তৈরি করছেন সেই গ্রুপটা কালারটা কীরকম হয় কি এখান থেকে কিন্তু আপনি কালারটা সিলেক্ট করে দিতে পারেন গ্রুপের থিম ওকে থিম কালার ধরেন আমি চাচ্ছি লাল দেখি লালে হয় কি না ওকে লাল দিয়ে দিলাম একটু আমি দেখাই আপনাদেরকে লাল ওকে গ্রুপের থিম আমি লাল করে দিছি তো আমি গ্রুপটাতে আসলাম এবার ক্লিক করি দেখেন গ্রুপের বাটন মটন এগুলো কিন্তু সব লাল হয়ে গেছে দেখছেন সব কিন্তু লাল হয়ে গেছে এই কালারটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে একটা অন্যরকম কিন্তু একটা মুড চলে আসে এটা হচ্ছে গ্রুপের থিম দেখেন আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন দেখি কাস্টম কালার আছে কিনা হ্যাঁ কাস্টম কালার আছে আপনি ধরেন ব্ল্যাক দিয়ে দিবেন তাহলে ব্ল্যাক দিয়ে দিতে পারেন তাহলে সব কিছু ব্ল্যাক হয়ে যাবে ধরেন অ্যাড কালার ব্ল্যাক তো আপনি যদি এবার এটা দিয়ে দেন ব্ল্যাকে তাহলে এখানে যত কিছু পাবেন সরি যত কিছু পাবেন সব কিছু ব্ল্যাক হয়ে যাবে দেখি হয় কিনা হ্যাঁ দেখছেন কালো হয়ে গেছে কিন্তু ঠিক আছে দেখেন এই বাটনটা কিন্তু কালো হয়ে গেছে এখানে সব কিছু কালো হয়ে গেছে সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন কালার পছন্দ করেন আমি আপাতত লালই দিয়ে দিলাম ঠিক আছে লালই অ্যাড করে সেভ করে দিই তো অ্যাডমিন মডারেটর ওকে যেরকম আছে এটা বলে এরকমই থাক এটা আমাদের লাগবে না আপাতত তো এটা থাক গ্রুপ অ্যাফিলিয়েট অ্যাপ্লিকেশন ওকে এটা you can add group application show the special special original admin দরকার নাই এটা আপাতত গ্রুপ টাইপ ওকে গ্রুপ টাইপটা দেখি গ্রুপ টাইপটা কি জেনারেল হবে না বাইসেল হবে ওকে বাইসেল আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আর চাইলে জেনারেলও দিতে পারেন এটার মানে হচ্ছে কি আপনার গ্রুপটা কেউ কেউ আছে যখন আপনারা আপনারা দেখেন যে কোনো কোনো গ্রুপে যখন আমরা পোস্ট করতে চাই যারা মানে অর্গানিক প্রমোশন করি তাদের দেখা যায় যে আমরা যখন পোস্ট করি সেটা কিন্তু বাই সেলে চলে যায় না ফেসবুকের যে একটা গ্রুপ মানে একটা জায়গা আছে বাই সেল জায়গা যেখান থেকে সবাই বাই সেল প্রোডাক্ট মানে ফেসবুকের নিজস্ব শপ আছে সেই শপে যায় না আবার কোনো কোনো জায়গায় শপে চলে যায় সেটা এখান থেকে আপনি যদি নর্মালি থাকতে চান তাহলে এটা করতে পারেন আর এই স্পেশাল পোস্ট এটা চাইলে কিন্তু লিস্টিং হয়ে যাবে গ্রুপ লিস্টিং আপনারা দেখছেন এই যে মার্কেট প্লেস এই মার্কেট প্লেসে কিন্তু অটোমেটিকলি চলে আসবে এগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানে যদি আপনি ওই এটা এটা সিলেক্ট করে দেন গেমিং তাহলে গেমিং মেম্বারগুলো হোস্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি চাচ্ছি যে বাইসেল গ্রুপে অ্যাড হয়ে যাক ফিউচার হয়ে যাবে তো আপাতত থাক দেখি হয়েছে কিনা এবার ওকে বাইসেল সেভ ওকে সেভ করে ফেললাম তাহলে কি এই গ্রুপটা ওই গ্রুপে শো হবে মানে বাইসেলের ওই ফিউচারে চলে যাবে তো participation participate okay participant approval এখানে যদি মানে যে কেউ অ্যাডমিন মডারেটর যদি থাকে যদি কেউ চায় এখানে পোস্টটা কি করবে একটা পোস্ট করবে এটা বাংলাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন আমি একটু পোস্ট এবং মন্তব্য করার জন্য লোকদের প্রথমে একজন প্রশাসক মডারেটর তারা অনুমোদিত হতে হবে কিনা তার মানে হচ্ছে আপনার যদি পোস্ট বা মানে পোস্ট করেন বা কমেন্ট করেন সেটা অথবা আপনার যে কোনো একটা জিনিস আপনি গ্রুপে জয়েন হতে চাইতেছেন সেটা কি আপনি এখান থেকে অনুমতি নিয়ে করতে হবে কিনা যদি অনুমতি নিয়ে করতে হয় তাহলে অন দিবেন আর যদি অনুমতি নিয়ে করতে হয় না তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে অফ দিয়ে রাখতে হবে থাক যেরকম আছে এরকমই থাক তো এটা হয়ে গেল মোটামুটি আপনারা বুঝতে পারছেন এখানে কি কি থাকতে পারে who can participate in the group যে কেউ এই গ্রুপে অ্যাড হতে পারবে কিনা মানে allow only profile the participate in the group হ্যাঁ অ্যালাউ দ্য যেরকম আছে বলে এটা এরকমই রাখেন সমস্যা নাই তো আমরা ম্যানেজ ডিসকাশন ওকে ম্যানেজ ডিসকাশনে অ্যাপ্রুভ দ্য মেম্বার পোস্ট দরকার নাই এটা অফই থাকবে শর্ট কমেন্ট কমেন্ট অফ করে রাখবেন কিনা মোস্ট রিসেন্ট কমেন্টগুলো প্রথমে থাকবে মানে আমরা দেখি না কিছু কিছু কমেন্ট কিন্তু অটোমেটিকলি উপরে চলে যায় সাজেস্ট ডিফার ডিফল্ট তারপরে মোস্ট রিসেন্ট যেগুলো রিসেন্টলি কমেন্ট হবে সেটা অল দেখালে বাইরে অল দেখাবেন আপনার ইচ্ছা এখানে যে কোনো একটা নিতে পারেন তো আমি ধরেন একটা দিয়ে দিলাম অল তো অল দিয়ে দিলাম এখানে অ্যাপ্রুভ ইডিট এটা যে কেউ অ্যাপ্রুভ ইডিট দ্য পোস্ট ওই যে আমরা যদি পোস্ট করি সেটা আবার এডিট করতে পারবো কিনা সেটা তো আমি এখান থেকে অফি দিয়ে দিই অন দিয়ে দিলে দিয়ে হবে অফি থাক ঠিক আছে যে কেউ এটা পোস্ট করতে পারবে মানে এডিট করতে পারে পোস্ট করে ভুল করলে এডিট করতে পারে পোস্ট শর্টকাট শর্টকাট ওকে এখানে পোস্ট শর্টকাটে যাই দেখি এখানে কি কি আছে okay post format something post format okay star okay যেরকম আছে এরকমই থাক আপাতত ম্যানেজ এবার manage the advertising settings okay আমি এখানে চলে যাই আপনি কোন পেজের সাথে লিঙ্ক আপ করতে চান সেটাও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন এই পেজের সাথে যে লিঙ্ক আপ করতে চান ওই ওইখানে চলে যাবে আপনার যে গ্রুপ আছে বা পেজ আছে ওই গ্রুপের নিচে কিন্তু আপনি এটা শো দেখতে পারবেন ঠিক আছে আমার দরকার নাই পেজে অ্যাপস নো অ্যাপস অ্যাপস থাকলে apps recommendation manage the recommend group okay এগুলো গ্রুপে রিকমেন্ড করতে পারবেন দরকার নাই আপাতত অ্যাপস এটাও লাগবে না তো মোটামুটি আমাদের সেটিংস কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে আর আপনি এখানে আরও কিছু আছে ফিচার এটা অনেক বিষয় একটা মানে বিশাল একটা জায়গা তো এখানে আরও অনেক কিছু করার আছে শিডিউল পোস্ট আপনি শিডিউলভাবে রাখতে পারবেন পোস্টগুলো গ্রুপ রুলস গ্রুপের কিছু রুলস দিতে পারবেন স্টার্ট করে নিয়ে নতুন একটা রুলস দিতে পারেন মেম্বার কাউন্ট রিপোর্ট কন্টেন্ট তো মেম্বরে মেম্বর রিপোর্ট করছে কয়জনের গ্রুপে মডারেটার অ্যালার্ট এটা অন করে দিতে পারবেন গ্রুপ কোয়ালিটি গ্রুপ কোয়ালিটি ভালো আছে কোনো ইস্যু নাই এটা আপনি এখান থেকে দেখতে পারবেন গ্রো গ্রুপ কীভাবে গ্রো গ্রো হইতেছে সেটাও এখান থেকে দেখা যাবে তারপরে আরও অনেক কিছু আছে ঠিক আছে তো এবার আরেকটা জিনিস দেখানো মিচিং হয়ে গেছে মেবি তো অ্যাট দ্য ফিউচার দেখি ফিউচার সরি গো ফিডব্যাক তো আমি গ্রুপে চলে আসি আবার তো এটা হচ্ছে আমার গ্রুপ আপনি এখানে এই গ্রুপে আসলাম গ্রুপে আসার পরে যেরকম আছে আমাদের সেট আপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু দরকার নাই ঠিক আছে আমাদেরটা পাওয়া যাবে সমস্যা নাই মেম্বর বেশি হলেই দেখা যাবে তো আমাদের সব কিছুই মোটামুটি সেট আছে তো আশা করি সবাই গ্রুপটা তৈরি করতে পারবেন খুব ভালোভাবে সেটিংও কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন